Hi guys welcome back to my channel তো আজকে আবার চলে এসেছি শ্রীভূমি এবারে আমি আমার বর আর সপ্তষীর সাথে এসেছি গেলবারে মহলে একদিন এসেছিলাম ভ্যাটিকান সিটি শ্রীভূমিতে বাট ভেতরে ঢুকতে পারিনি আজকে কপাল ভালো ছিল বলে ভেতরে ঢুকতে পেরেছি আর এই দেখো ভেতরের দৃশ্য কি সুন্দর ছাদের মধ্যে পেন্টিং লাগানো দেওয়ালের মধ্যে পেন্টিং লাগানো কি সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা জাস্ট অ্যামেজিং ওয়াও আমার প্রচণ্ড ভালো লেগেছে মনে হয় পুরো রোমে আসছি ও এই দেখো বন্ধুরা ভেতরে কি সুন্দর ফটো তুলতে এক ফোটা দিচ্ছিল না বলে আমরা এইভাবেই যেভাবেই সম্ভব আমরা ভিডিও নিয়ে চলে যাচ্ছি এক ফোটা কেন ফটো তুলতে দেয়নি কীভাবে লোকরা ভাগিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম বেরিয়ে এলাম ফটো তুলতে পেলাম না ভিডিওই থাক এরকম ছাদের মধ্যে এটা রয়েছে পেন্টিংটা সপ্তর্ষি কই দেখতে পাচ্ছি না ওইখানে বাবু ইনভিজিবল পার্সন बहुत ज़्यादा लेट हो गया গাইস এই দেখো চলে এসেছি এটা লেক টাউন অধিবাসী বন্ধুতে এবারে এখানে আমরা ঢুকতে যাচ্ছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এবারে এখানে ঢুকে তোমাদেরকে দেখাবো প্যান্ডেলটা কীরকম করেছে না করেছে দেখো লাইন ছেড়ে দিয়েছে এবারে আমরা ঢুকছি তোমাদেরকে কি বলবো বন্ধুরা আজকে যে কটা প্যান্ডেল দেখেছি সেটা দেখেছি ষষ্ঠীর দিন যেটা মেকআপ করতে পারিনি বৃষ্টি হয়েছিল বলে চলে আসতে হয়েছিল তো আজকে পুরো বসুল করেছি প্রচণ্ড ভিড় বন্ধুরা আমি কিভাবে ঢুকেছি আমি জানি এ দেখো ভেতরটা কত সুন্দর করেছে এই দেখো পারিস না সব ফটো তোলো ভর্তি ভর্তি খুব সুন্দর করেছে খুব সুন্দর করেছে অনেক মূর্তি অনেক কিছু দিয়ে প্যান্ডেল করেছে তারপর ছাদটাও কি সুন্দর হ্যাঁ। এবার তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা ওই দেখো বন্ধুরা দূর থেকে এ দেখো আরো কয়েকটা মন্দির দেখো বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে দুর্গা মাকে কি সুন্দর করেছে দেখো বন্ধুরা কত সুন্দর করেছে না এই দেখো ফটো নিয়েছো হ্যাঁ অসাধারণ হয়েছে ভালো উঠেছে অপূর্ব করেছে দাঁড়াবেন না সামনে ম্যাডাম দাঁড়াবেন না এই দেখো বন্ধুরা পেছনে দেখো শিবেরও একটা মূর্তি করেছে ও দারুণ করেছে তাই না বন্ধুরা বলো আমার প্রচন্ড ভালো লেগেছে লেকটা নদীবাসী প্রচন্ড ভালো লেগেছে এই দেখো দারুণ দারুণ সময় আছে বন্ধুরা ব্লগটা দেখার পর পারলে লেকটাউন এখানে আসো খুব ভালো হয়েছে খুব খুব ভালো হয়েছে এরকম সামনে থেকে দেখাচ্ছে এরকম দারুণ হয়েছে দারুণ প্রচন্ড জ্ঞানী ছিলেন এটা কোথায় এটা অধিবাসী কি বৃন্দ বৃন্দ প্রচন্ড সুন্দর করেছে হ্যাঁ যত এই দেখো বন্ধুরা লেক টাউনের পর এখানে আর একটা এসছি আমি সো সরি আমি নামটা ভুলে গেছি আমি জানি না দেখি ব্লগের মধ্যে যদি নামটা এসে যায় এটাও খুব এটাও খুবই সুন্দর করেছে ওর নামটা জানি না তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো দেখে নাও আমি এখন একা হাঁটছি আমার বর আর সর্তসী আগে চলে গেছে কারণ আমি আমার মায়ের ফোন এসেছিলো বলে আমি ফোনে কথা বলতে বিজি হয়ে গেছিলাম এই দেখো বন্ধুরা এটাও সুন্দর হয়েছে এই দেখো এই দেখো এগুলো দেখো চলো তোমাদেরকে একবার ভেতরের দিক থেকে দর্শন করাই এই দেখো বন্ধুরা এই দেখো দেখো ছাদটাও সুন্দর করেছে দেওয়ালে কত সুন্দর কি লাগিয়েছে এই দেখো ও লাভলি কত সুন্দর হয়েছে না বলো এখান থেকে কোথায় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা কোনটা কোনটা প্রদীপ সংঘ প্রদীপ সংঘ হ্যাঁ ইয়েস এই দেখো বন্ধুরা হ্যাঁ, এবারে হ্যাঁ। প্রদীপ সংঘ দেখছি এই দেখো কি সুন্দর করেছে যতদূর মানে মনে হয় এটা বাঁশ আর কলসি দিয়ে করেছে প্যান্ডেলটা বুঝতে পারছি না কি দিয়ে কিন্তু যা করেছে যা দিয়ে করুক না করো সুন্দর করেছে এই দেখো এবারে আমি আমি দিক থেকে ঢুকি আমি রীতিমতো তখন হাঁপাচ্ছিলাম বন্ধুরা কেননা আমার পা প্রচণ্ড ফুলে গেছিলো তখনই তার সত্ত্বেও আমি হাঁটছিলাম শুধুমাত্র প্যান্ডেল আর ঠাকুর দেখবো বলে এই দেখো এখানে কত সুন্দর মূর্তি দিয়েছে এই দেখো এগুলো হ্যাঁ। কিন্তু কলসি ঝোলানো তোমাদের এখানে সামনের দিক থেকে দেখাই জানি না দেখতে পাচ্ছ কি না দেখো কলসি কলসি ঝোলানো দেখো কত কলসি দেখো চলো তোমাদেরকে একবার ভেতরে গিয়ে একবার দেখাই চলো হ্যাঁ হ্যাঁ এই আমার ফটো নেবো হ্যাঁ এখানে না এখানে আশা করি ভালোবাসবে চলো না আর একবার দেখি না এই দেখো বন্ধুরা এবারে আশা করি ভালো করে দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর করেছে কিন্তু হ্যাঁ এর মানে ব্যাকগ্রাউন্ডে সেরকম কোনো ভালো ফটো তুলতে পারিনি কেননা ফটোগুলো খুব মানে আমাদের ফটোগুলো ডার্ক আসছিল এই দেখো ওয়াও জাস্ট লাভলি করেছে দেখো বন্ধুরা ও কি সুন্দর দেখো দেখো এই দেখো টেলা প্রদীপ সঙ্গ কিন্তু একটা ফটো নিতে পাচ্ছি না যা প্যান্ডেল দেখাচ্ছে কালো কালো হ্যাঁ, প্যান্ডেল হ্যাঁ, দেখাচ্ছে ধর অ্যাম্বিয়েন্স ভালো না মানে অন্ধকার মানে এবার নেক্সট আমরা যাবো এবার নেক্সট যাবো আমরা হচ্ছে Vivekananda sporting club then green park then to Dum Dum park all pujas এই তাও ভালো হয়েছে তাও রেখে দাও যাচ্ছে বা প্রচন্ড লাইন দেখো বন্ধুরা খুন ধরে কিন্তু আমরা দাঁড়িয়ে এখনো দেখো কি বড় লাইন আমি জানি না বন্ধুরা আমি বসার দোকানে প্যান্ডেল আমি তোমাকে দেখাতে পারবো কিন্তু ওই দেখো পেছনেও কি লাইন সামনেও কি লাইন মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি দেখা যাক কি হয় লাইন ছাড়েনি কি করছে কখন লাইন ছাড়ে বলো ভাল লাগছে বলে কি একটা বিদ্যিস একটা সত্যিই তাই ছাড়ছে লাইন ছাড়ছে সেটাই হলো কথা এবার দেখা যাক লাইন চারটে করে মাত্র লোক ছাড়ছে রয়েছে প্যান্ডেলটা দেখা তো পাচ্ছি না সবকিছু মানে ফোনে পরিচয় পরিচয় দেখা যাচ্ছে আরে বাবা ফাইনালি প্রায় এখানে তো দেড় ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম শ্রীভূমি আর পোশাক বাগানের তফাৎ কি রইল কি লাইন ও তো অ্যাকচুয়ালি এখানে প্রবলেম হচ্ছে এটা প্রাইজ পেয়েছে এটা রামকৃষ্ণর একটা থিম হিসেবে করেছে শুনছি খুব ভালো তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমরা পৌঁছে গেছি মুখ দেখা যাচ্ছে না কেমন লাগলো কেমন মুখে বল দারুণ হয়েছে মানে এক্সেপশনালি অসাধারণ দারুণ মানে, অসাধারণ দেখার ভিতরে ব্যাপার নিয়ে করেছে হ্যাঁ সত্যি দারুণ হয়েছে কারণ প্রাইজ প্রাইজ পাচ্ছে এরকম পেছনে সিটিবিএন থেকে বলো সিটিবিএন থেকে না সিটিবিএন হ্যাঁ। থেকে এরা এসছে ভালো যাক বাবা এখন আমরা দমদম পালাই কেননা আরো অনেক কিছু দেখা বাকি আছে বাকিগুলো ওয়েট করে দেখাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে এটা এসছি যতদূর মনে হয় এটা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ছিল ভুলে গেছি বাট বোধহয় এটাই ছিল এইটাও খুব সুন্দর করেছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর এতগুলো প্যান্ডেল ছিল না অ্যাকচুয়ালি নাম ভুলে গেছি কোনটার কী ছিল না ছিল এই দেখো বন্ধুরা আজকে আমরা যা হেঁটেছি না মানে লেভেলের হেঁটেছি লেভেলের এই দেখো বন্ধুরা ঢুকে গেছি প্যান্ডেলের ভেতর হ্যাঁ এখানেও প্রচণ্ড ভিড় বাট সুন্দর করেছে এই দেখো বড়টা দোকানে বসে আছে না চিপস হয়ে যাচ্ছে চুপ করে এই দেখো বন্ধুরা কি সুন্দর করেছে এটা এখানে ঠাকুর মশাই পুজো দিচ্ছেন আমি এখানে প্রসাদও পেয়েছিলাম কিন্তু সেটা রেকর্ড করা হয়নি এই দেখো খুব সুন্দর হয়েছে এটা কতটা দূর ঠিক আছে চল আজকে এসো বন্ধুরা এটা হচ্ছে দমদম পার্ক কিন্তু এর প্রচণ্ড লাইন ছিল বলে আমরা ঢুকিনি ওই যে ওইদিকে ওইদিকে লাইন ছিল আমরা ঢুকিনি ওই জন্য বাইরে থেকে আমি ভিডিও করে ছেড়ে দিলাম আর পারা যাচ্ছিল না ঢুকতে প্রচণ্ড লাইন ছিল প্লাস দাদা দমদম পার্ক লাইনে ঢুকিনি কোথায় রে লাইনে ঢোকার দাম ছিল না বিশাল লাইন এই গান <laughs> গান বললাম ভিড় থেকে এই কই ইয়েস ব্রো এই এখন কোথায় যাব এবারে যাচ্ছি ভারত ভারত চক্র না এবারে ওয়েট করো এবারে বন্ধুরা এবারে আসছি দমদম পার্ক আর এই ভারত চক্র ক্লাব এইটা ভারত চক্রতে যাচ্ছি এরকম লাইন ছেড়ে দিয়েছে সবাই এবারে যাচ্ছি এতক্ষণ লাইনে ছিলাম ভারত চক্রে ভারত চক্রে সেরকম লাইন ছিল না বন্ধুরা অল্পই ছিল এবারে ভারত চক্রের দিকে যাচ্ছি হ্যাঁ। ওরে বাবা দাঁড়াতে হয়েছে এইবারে লাইন ছেড়েছে ছেড়েছে ছেড়েছে এই দেখো এটা হ্যাঁ এটা এটা মানে দমদম পার্কের তুলনায় ভারত চক্র ধারণ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, করেছে এই দেখো দমদম পার্কে এতটা লাইন ওরা কোনো মানে ছিল না কেননা মোটামুটি প্যান্ডেল করেছিল তার জন্য এত লাইন বাবা তো এটা খুব ভালো করেছে ভারত চক্র দেখো বন্ধুরা এটা আমার খুব ভালো লেগেছে দমদম পার্কের থেকে ভারত চক্র খুব ভালো লেগেছে আমার ভালো হয়েছে ভালো করেছে এই যে ওয়াও আমাদের সব সেন্ড করবে গ্রুপে শপিং করে এই যে ছেলেটার সাথে খুব সবাই ঠেলাঠেলি করছিল বাবা কি অবস্থা অনেক মানে কষ্টে ফটো ভিডিও একসাথে তুলতে হচ্ছিলো তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এটা বাহ ভরত চক্র খুব ভালো করেছে এবারে প্রত্যেক বছরই ভালো করে এই এবারও ভালো করেছে এই দেখো বাহ খুব সুন্দর তো খুব সুন্দর হয়েছে মানে আমি ফটো তোলার দায়িত্ব আমার বর আর সপ্তশিখে দিয়ে দিয়েছিলাম কেননা আমাকে আর ব্লগ করতে হতো না এই দেখো বন্ধুরা সামনে থেকে দেখিয়ে দিই বা খুব সুন্দর করেছে তাই না বলো হ্যাঁ চলো সামনে হ্যাঁ, ভারত চক্র ভারত চক্র ভারত চক্র ফাইনালি দেখতে পেলাম দারুণ বলেছে করতে হবে বন্ধুরা ভারত থেকে বেরোচ্ছি ভিড় দেখো বন্ধুরা ভিড় দেখো আমি আমি কটার সময় বাড়ি পৌঁছবো আমি জানি না এখনো মা অনেকবার ফোন করেছে মা ঝাল লাগাচ্ছে মাকে বলেছি আমি পরে বাড়ি আসি এই দেখো বন্ধুরা দমদম চলে এসেছি এইটা হচ্ছে সপ্তশীদের পাড়ার প্যান্ডেল এবারে ফার্স্ট হয়েছে এই দেখো মানে সপ্তশী পাড়া এটা ফার্স্ট হয়েছে এই প্যান্ডেলটা কোনো থিম না কিন্তু খুব সুন্দর করেছে ওই দেখো ওইদিকে প্রাইজ বলে প্রাইজ পেয়েছে অনেকগুলো এই দেখো খুব সুন্দর করেছে সপ্তশীদের পাড়াটা আমি কোনো জন্য আসিনি কিন্তু এবারে ফার্স্ট আমি ওর পাড়াতে এলাম এই দেখো বন্ধুরা কি সুন্দর করেছে না বাহ আমার প্রচণ্ড পছন্দ হয়েছে ওই দেখো বন্ধুরা কত সুন্দর আমি দেখো সামনে যাই সামনে দিক থেকে একটুখানি তোমাকে দুর্গা ঠাকুরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর করেছে তাই না বলো বসে আছে সামনে সেংঘাইতে বাইরে বেরিয়ে গেছে লাইন আমি ভেবেছিলাম একটু কোনো চাইনিজ ফাইনিজ খাবো এত লাইনে খাওয়া পসিবল না এমনিতে পৌনে এগারোটা বাজে নাইটার বাজার এখানে এক্সপ্রেস ধাবা বলে খুলেছে এখানেই বসে আছি খাবার অর্ডার দিয়েছি খাবো আর এর তো সামনে বাড়ি লেট হবে আমারই বাড়ি যেতে ফোনে এক করে নষ্ট হয়ে যাচ্ছে না ঠিকই ঠিক আছে বন্ধুরা খাবো দাবো আর আমি বাড়ি যাচ্ছি আর দম ঘোরা প্রচুর ঘুরেছি প্রচুর এনজয় করেছি তাই না বলো তাই না <laughs> ওরা দম নেই কথা বলতে পারছে না যাই হোক বন্ধুরা খাবার আসুক খাবো বাড়ি সাড়ে বারোটা বাজে বন্ধুরা আমি এখন গাড়িতে ওলা উবের পাচ্ছিলাম না প্রচণ্ড রেট বলছিল বলে আমি একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি এখন সিথির মোড়ে এরকম কি বলবো বন্ধুরা মানে এরকম লেট হয়েছে তো কিছু করার নেই পুজোর সময় তো এইটুকু লেট হতেই পারে তাই না বলো তাও তো ভিড় আছে দেখো বাবা সাড়ে বারোটা নাগাদ বাজে আর এত ভিড় বাবারে বাবা এখনও তো মেলা চলছে লোক এখনও অনেক দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি এখন বাড়ি যাই কেননা আমার আর দম নেই কেননা কালকে আবার সঙ্গীতা ভৌমিকদের সাথে বেরোতে হবে না কালকের জন্য একটু কটাকে একটু রক্ষে দিই ওই দেখো ক্রিক ওয়ার্ল্ড বেরিয়ে যাচ্ছে খুব ভালো খাবার খেয়েছি অনেক আগে এই দেখো যাক বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি আবার কালকে গুড নাইট